একটা প্রশ্ন ভাই রমজান মাস এটা হলো খাবারের মাস খাওয়ার মাস ঠিক না রমজান মাসে এত পরিমাণ খানা আমরা খাই যে বছরের অন্য কোন মাসে এত খানার সুযোগ আমাদের হয় এত বেশি খাই আমরা যে প্রতি বছর রমজানের আগে বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্বে যারা থাকেন তাদের হিমশিম খেতে হয় কারণ এত খানা আমরা খাই যে জিনিসপত্রের দাম বেড়ে যায় ক্রাইসিস সৃষ্টি হয়ে যায় আমি একটা কথা বলি রমদানের আগে আমাদের যে অবস্থা থাকে তা হলো ছোলা চিনি বেগুন বেসন এগুলো স্টক করার জন্য আমরা সবাই পাগল করা হয়ে যায় মনে হচ্ছে যে মাসটা আসছে এটা খাদ্য উৎসবের মাস এজন্য সবাই বাড়িতে খাদ্য কিনতে কিনতে স্টক করতে করতে বাজারে ক্রাইসিস সৃষ্টি করে বেড়ায় ঠিক না ঠিক ভাইরা আমার যেখানে রমজান মাসে দিনের বেলা রোজার কারণে আপনি খেতেই পারতেছেন না চোদ্দ ঘন্টা থেকে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আপনি রোজা রাখছেন আবার রাতের বেলা ঘুমিয়ে থাকলে কয় ঘন্টা ঘুমাচ্ছেন ছয় থেকে সাত ঘন্টা কমপক্ষে ঘুমাচ্ছেন তাহলে ষোলো সতেরো ঘন্টা যদি রোজায় যায় আর সাত ঘন্টা যদি আপনি ঘুমান তাহলে কয় ঘন্টা হয় অলমোস্ট বাইশ তেইশ ঘন্টা হয়ে যায় আবার তারাবিতে এক ঘন্টা চলে যায় তাহলে কত যায় প্রায় চব্বিশ ঘন্টা চলে যায় আর খাওয়ার চান্স চান্স কত কম আপনি চব্বিশ ঘন্টা থেকে যদি বাইশ ঘন্টা চলে যায় তেইশ ঘন্টা চলে যায় আর থাকে কয় ঘন্টা দুই ঘন্টা বা বড় তিন ঘন্টা টাইম থাকে রমজান মাসে কিন্তু খাবারের টাইম দুই থেকে তিন ঘন্টা বেশি থাকে না এই তিন ঘন্টায় আমরা যে পরিমাণ খাই রমজানের বাইরে চব্বিশ ঘন্টা এই পরিমাণ খাই ইফতারি মধ্যবিত্তের একটা পরিবারে সাধারণত যে পরিমাণ আইটেম ইফতারে থাকে ইফতার মানেটা কি ভাই ইফতার মানে নাস্তা ইফতার মানে কি ইফতার আরবি শব্দ এটা বাংলা অর্থ কি নাস্তা আমরা সারাদিন উপবাস থাকি সেজন্য সন্ধ্যার সময় ইফতার করি অন্য সময় যখন রোজা রাখি না রমজানের বাইরে তখন সারা রাত আমরা উপবাস থাকি ওই যে রাত্রে খেয়ে শুয়ে যাই আট দশ ঘন্টা নয় ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা আমরা উপর থাকি এরপর সকাল সাতটা আটটা বাজে আমরা নাস্তা করি তো অন্য সময় সকালে যে নাস্তাটা করতাম রমজা মাসে এটা সন্ধ্যায় করি একটা মধ্যবিত্তের পরিবারে নাস্তায় সাধারণত কয়টা আইটেম থাকে তিন থেকে চারটে আইটেম থাকে রুটি থাকে ভাজি থাকে ডিম পোজ থাকে একটা চা থাকে বড় জোর বা সেই চার পাঁচটা পদ নাস্তা থাকে কিন্তু সেই পরিবারটাতেই ইফতারের আইটেমে কম পক্ষে দশ থেকে পনেরোটা পদ থাকে ঠিক না আবার এই খাবার গ্রহণ করার জন্য একটা জাল হাদিস বানাই নিছি আমরা সেটা হলো রমজানের খানার কোন হিসাব নেই শুনছেন হাদিস আপনারা এটা একটা জাল হাদিস কোরআন হাদিসে কোথাও এই কথা নেই রমজানের খানার হিসাব আল্লাহ আরো বেশি করে দিবেন কারণ যে মাসে ইবাদত বন্দিগি করার কথা যে মাসে আল্লাহ তাআলা দিনের বেলা খানাই বন্ধ করে দিয়েছে ওই মাসে আপনি আরো ডবল করে খাইলেন তাহলে আল্লাহর কাছে আরো হিসাব দিয়েই করা লাগতে পারে কি পারে না অতএব রমজান মাসে আমরা এই যে খাবারের পিছনে পড়ে যাই প্রশ্ন খুব যৌক্তিক প্রশ্ন আপনি খাবারের পিছনে পড়ে যান এই জন্য মা বোনরা এবাদত বন্দি করতে পারে না বেচারিরা ওই দুপুর দুইটা তিনটা থেকে শুরু হয়ে যায় আপনার ইফতারের প্রস্তুতি ইফতারের প্রস্তুতির পর ইফতার বানাইতে বানাইতে বানাইতে বেচারিরা কাহিল হয়ে যায় এত আইটেম করে ফেলেছে এরপর আপনি অফিস থেকে এসে কর্মস্থল থেকে এসে বাসায় আপনি নামাজের আগে কোন রকম দুই চার পাঁচ পথ দিয়ে খায়া যায় নামাজটা পড়েন নামাজ পড়ে এসে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন আইসা সেকেন্ড ইনিংসে খানা শুরু করেন আছে না নাই প্রথম ইনিংসে ইফতারিতে দুই চার পথ খায়া এরপর যায় আপনি বিরতি দেন বিরতি দিয়ে মাগরিবের নামাজ পড়ে হাঁটে আসলেন গেলেন আর একটু ফুটা ফুটা হলো বাড়িতে এসে জামা কাপড় খুলে এরপরে আপনি সুন্দর করে আবার সেকেন্ড ইনিংসে বসেন বসে খাইতে থাকেন খাইতে খাইতে খাইতে খাইতে এসার আজান দেওয়ার অবস্থা হয়ে যায় আবার কোন রকম এসার নামাজটা পড়তে যান এসার নামাজটা পড়া শেষ হতে না হতে আয়সা আবার বলেন যে হ্যাঁ শেষের একেবার লাস্ট ইনিংসে কি আছে ঠিক না ঠিক তাহলে মা বোনরা বেচারা ইবাদতটা কখন করবে খুব যৌক্তিক প্রশ্ন তারা ইফতার আগ পর্যন্ত আপনার ইফতারি বানাচ্ছে আপনি চলে গেছেন মাগরিব নামাজ পড়তে বেচারা গোসাতে গোসাতে শেষ আমাদের পরে এসে আপনি আবার হালিম চাইবেন আপনি আবার এটা চাইবেন আপনি আবার সেটা চাইবেন বেচারা সেটা প্রস্তুত করতেছে এরপরে খায়া ধুয়ে চলে গেলেন সবগুলো ওইভাবে বেচারা সেগুলো পুরস্কার নিয়ে লেগে গেল তারাবি নামাজ আপনি করতেছেন আরামসে তাদের তো কাজ করতে করতে সে তারা এবাদতটা কখন করবে এই জন্য পুরুষরা অবশ্যই দায়িত্বশীল হতে হবে হয় মহিলাদেরকে বাসায় কাজের ক্ষেত্রে হেল্প করতে হবে আর সবচেয়ে বড় কথা হলো রমজান মাস ভাই খাদ্য উৎসবের মাস নয় আমরা যেভাবে খাদ্য সংগ্রহ করি খাদ্য জমা করতে থাকি মনে হয় যে খাদ্য উৎসবের মাস আসছে ঠিক না ঠিক অতএব এক্ষেত্রে মা বোনদেরকে যদি আমরা সহযোগিতা না করি কিংবা আমরা খাদ্যের জন্য এরকম পাগল করা হয়ে যায় তাদেরকে যদি ইবাদতের সুযোগ না করে দেই তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে তবে হ্যাঁ মা বোনরা রোজাদারের জন্য যে পরিশ্রম করছেন কষ্ট করছেন এর জন্য তারা আল্লাহ কাছে অবশ্যই আজর পাবেন এর জন্য অবশ্যই আল্লাহ কাছে তারা সব পাবেন কিন্তু এই রোজাদারের জন্য কষ্ট করার সবটা শুধু তাদের দরকার না আপনারও দরকার আছে তাহলে আপনিও ওই মহিলার সাথে পেয়াদি বানাবেন আপনি তার সাথে অন্যান্য কাজ করবেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন